গাছ আমার খুব ভালো লাগে প্রিয় বিষয় আমার একটা গাছ মানে শখের বাগান আমি বাসাতেও আমার ছাদ বাগান আছে সেই হিসাবে ভাবলাম যে স্কুলেও দেখে তৈরি করা যায় নাকি স্কুলে তো খোলা আমার এখানে কোনো প্রাচীন নেই তারপরও আমার চেষ্টা করে বাসের বেড়া দিয়ে ছোটোখাটো জায়গায় গাছ লাগিয়েছি এখানে হচ্ছে বিভিন্ন পাতাবাহার একটা সবজির গাছ আছে ফুলের গাছ গাছগুলো দেখতেও ভালো লাগে বাচ্চারাও মানে শিখে যে গাছের আসলে যত্ন করতে হয় গাছ থেকে আমরা অনেক কিছু পাই হ্যাঁ বাচ্চারা অনেক অনুপ্রাণিত হয় যেন তারা বিনা কারণে পাতা ছেড়ে না গাছের পাতা নষ্ট করে না ডাল ইয়া করে না গাছের প্রতি একটা তাদের মনোযোগ যত্ন এটা ছোটোবেলা থেকে আসলে তাদের মানে ভিতরে তৈরি করার চেষ্টা করতেছে শেখে বাচ্চারা আসলে যেটা যেটা দেখে সেটাই শেখে আমার যদি স্কুলে বাউন্ডারি ওয়াল থাকতো আমি আরও অনেক বেশি গাছ লাগাতে পারতাম কিন্তু আসলে বাউন্ডারি ওয়াল নাই আর বাঁশের বেড়া দিয়ে লাগাই কিন্তু আশেপাশে অনেক লোকজন থাকাতে মানে গাছগুলোর বেশি যত্ন হয় না যার জন্য আমার যে পরিকল্পনাটা সেটা বাস্তবায়নও হয় না তারপরও চেষ্টা করি অনেক গাছ লাগানো